السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله تعالى في القرآن الحكيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول সম্মানিত উপস্থিতি প্রশংসা মাত্রই আল্লাহর জন্য যিনি আমাদেরকে শুক্রবার সকালে কোরআনের দার্সের পরে তফসিরের দার্সে বসার সুযোগ করে দিয়েছেন তাই আল্লাহর শুক্রিয়া আদা করি আলহামদুলিল্লাহ সলাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে অতপর আজকে আপনাদের সামনে আমরা ছোট্ট একটি সোরা পেশ করেছি তার সংক্ষিপ্ত তফসির আপনাদের সামনে উল্লেখ করব ইনশাআল্লাহ যেই সুরাটি আমরা আপনাদের সামনে পেশ করেছি সেই সুরাটির নাম হচ্ছে সুরাতুল ফিল সুরাতুল ফিল আর ফিল মানে হলো ফিল মানে হলো হাতি সুরাতুল ফিল মানে হাতির সুরা তাহলে হাতির সাথে এই সুরার একটা কি আছে সম্পর্ক আছে একটা সংশ্লিষ্টতা রয়েছে সেটা আমরা বলবো ইনশাআল্লাহ তবে এই সুরার প্রথম আয়াতে এই ফিল শব্দটি থাকায় এই সুরাকে কি করা হয়েছে ফিল নামে নামকরণ করা হয়েছে কারণ মোহানরব্বুল আলমিন এখানে বলেছেন আলাম তার আলা রব্বুকা বে আসহাবিল ফিল তুমি কি দেখুনি যে তোমার রব আসাবে ফিল তথা হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছেন তুমি কি এটা দেখো তো এই ফিল শব্দ থেকে এই সুরা ফিলের নামকরণ করা হয়েছে ফিল বলে দ্বিতীয়ত এই সুরাটি কখন নাজিল হয়েছে এই সুরাটি মক্কায় নাজিল হয়েছে কোথায় মক্কায় ইসলামের প্রাথমিক যুগে এই সুরাটি নাজিল হয়েছে যার আয়াত সংখ্যা মাত্র পাঁচটি সুরাটি মাক্কি এবং তার আয়াত সংখ্যা কয়টি পাঁচটি আয়াত রয়েছে তো আমরা বলছিলাম যে ফিল বা হস্তি বাহিনীর ঘটনার সাথে এই সুরার একটা সম্পৃক্ততা রয়েছে আর সেই ঘটনাটা ঘটনাটির সার সংক্ষেপ হলো যে জাহিলিয়ার যুগেও মক্কার লোকেরা এবং সারা বিশ্বের ইয়াহুদি ও খ্রিস্টানরা কাবাকে সম্মান করত। কাবাকে কি করত সম্মান করত এবং কাবা ঘরে তারা হজ করতে আসত তো যখন এক একটা স্থানে মানুষজনের যাতায়াত হয় তখন সেখানে কেনা বেচা হয় সেখানে মানুষের জীবন উপকরণ যেগুলো রয়েছে থাকার জন্য আপনারা আমরা যখন মক্কামদিনায় যাচ্ছি হোটেল ভাড়া করতেছি তারপরে আপনার সেখানে খানা দানা খাইতেছি এটা ওটা দরকার সেগুলো আমরা নিচ্ছি মেলা জিনিস সেখানে আছে সেই জিনিসগুলো আমাদের আত্মীয় স্বজনের জন্য কিনে নিয়ে আসছি তাই না তো এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা নিয়ে আসতেছি তো এর মাধ্যমে ওইখানকার একটা অর্থনীতি কি হচ্ছে ডেভেলপ হচ্ছে এবং মানুষজন সেইখান সেখানকে সেই জায়গাটাকে চিনছে যাচ্ছে আসছে তো এই পরিস্থিতিটা এই <clears throat> আপনার হাবসার যিনি বাদশাহ ছিলেন তার অধীনস্থ কর্মচারী ছিলেন বা গভর্নর ছিলেন আপনার ইয়ামানের উপরে আব্রাহা কি নাম ছিল আব্রাহা তো বলা হচ্ছে যে আন্না আব্রাহাত আল আশরাম ওয়ালি আল ইয়ামান মিনকিব আলী মালিকিল হাবসা হাবসার বাদশার পক্ষ থেকে ইয়ামানের গভর্নর ছিল আব্রাহা কদরা সে দেখল আন্না আইয়াবনিয়া বাইতান ফি সানা আল ইয়ামান সে ইয়ামানের সানা যেটা ইয়ামানের রাজধানী এই সানাতে এটা এখন রাজধানী হয়েছে তখন থেকেও সেটা বড় শহর বলেই তো তারা এটাকে রাজধানী হিসেবে গ্রহণ করেছে তো এই সানাতে একটা ঘর বানাবে ইয়াদুল আরাবা ইলা হাজ্জিহি বাদালা হাজ্জিহি হাজ্জিহিমুল বাইতাল হারাম মানুষকে একটা সুন্দর এখানে ঘর তৈরি করে মানুষকে কাবা ঘরের হজ করার পরিবর্তে ওই ঘরটার হজের প্রতি আহ্বান করবে এটা হলো আব্রাহাম চিন্তাধারা এখন কিন্তু শিয়ারা কি করেছে শিয়ার আফেজিরা তাদের ইরানে কাবা ঘর বানাইয়া ওইখানেই ওরা হজ করে ওরা আর এই মক্কাতে আসার দরকার নাই বরং মক্কা মদিনার চাইতে তাদের কাছে কারবালা এবং তাদের বিভিন্ন ভূখণ্ডগুলো অতি উত্তম নওয়াজবিল্লাহ জালিম ঠিক আছে والقصد من والقصد من ذلك تحويل التجارة والمكاسب من مكة إلى اليمن وعرض وعرض هذا على ملك الحبشي আর তার উদ্দেশ্য ছিল কা- এইখানে হজ করা উদ্দেশ্য নয় উদ্দেশ্যটা হলো কি যে ওইখানে মক্কা মদিনাতে গিয়ে যে লোকেরা এখানে মক্কাতে বিশেষ করে মক্কা তখন তো মসজিদে নবী ছিল না মক্কাতে মানুষেরা গিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের যে একটা উৎস তৈরি হয় তো সেই ব্যবসাটাকে কোথায় টেনে নেওয়া সানা ইয়ামানে টেনে নেওয়া এটাই ছিল তার উদ্দেশ্য ও আর হাজ আল আল আল মালিক হাবেশি আর হাবসা ইথিওপিয়া বর্তমান ইথিওপিয়া এটা আরও বড় রাজ্য ছিল আগের দিনে তো বড় বড় রাজ্য ছিল এখন তো সব ছোট ছোট হয়েছে তো এই ইথিওপিয়ার বাদশার উপরে তিনি এটাকে পেশ করলেন যেহেতু তিনি তার গভর্নর ঠিক আছে মানে আমাদের দেশে বলতে পারেন এই যে যিনি মেয়র থাকেন সিটি কর্পোরেশন বা একটা বিভাগীয় দায়িত্বশীল ওইভাবেই এই দায়িত্বশীল ছিল আব্রাহাম ফাওয়াফাকা রাহু জালিক তো মালিকুল হাবজা খুশি হলেন এবং তার সহমত প্রকাশ করলেন এবং তাকে অনুমতি দিলেন ওয়ালাম্মা বানাল বাইত আল ক্যানিসা ওইখানে একটা ওরা ছিল আহলে কিতাব ওরা ছিল কি আহলে কিতাব তো সেখানে কি তৈরি করলো একটা ক্যানিসা একটা গির্জা তৈরি করলো ওয়াসাম্মাহা আল কুলাইয়াস সেই গির্জার নাম রেখেছিল কি আল কুলাইয়াস ভালো করে মনে রাখবেন হয়তো পরীক্ষায় দিতে পারি যে আব্রাহা একটা কানিসা গির্জা নির্মাণ করেছিল তার নাম কি রেখেছিল আল কুলাইয়াস লাম ইউবনা মিসলুহা ফি তারিখিহা এরকম ঘর বা গির্জা মানে তৎকালীন ইতিহাসে আর দ্বিতীয়টি নির্মাণ করা হয়নি খুব সুন্দর করে প্রশস্ত করে চাকচিক্য করে সে তৈরি করলো তারপরে যা আরজুলুন কুরাশিউন ফাতাগাওয়াতা ফিহা যখন ওইখানে ওই এলাকায় একটা কিছু তো লোক এখানকার লোক সেখানে সেখানকার লোক এখানে এইভাবে তো থাকি তো ওইখানে একটা কুরাইশ বংশের একটা লোক ছিল সে এটা দেখার পর তার শরীরটা জ্বলে গেল বেটা আল্লাহ তালার ঘর আছে মক্কাতে কাবা ঘর তুই ওইটার সাথে প্রতিযোগিতা কইরা তুই এইখানে কানিসা বানিয়া মানুষকে এইখানে নিয়ে আসতে চাস দাঁড়া তখন সে কী করলো রাত্রিবেলায় পায়খানা করে ওর যে কেবলা আছে মানে মেহরা পেহরা বানাইছে যেখানে ওর ওদের খানিসার গির্জার পাদেড়ি দাঁড়াবে বা কিছু লস টস করবে ওইখানে পায়খানা মা খাইয়া মুখাইয়া শেষ করে ওখান থেকে পলাই গেছে তো এমনও আমরা শুনেছি আগে যে ওই ওইখানে যাওয়ার জন্য তার বানা সে ধরেছিল যে সেখানকার খাদে মশে হয়েছিল হওয়ার পরে ওইখানে পায়খানা টাখানা করে একদিন রুহ চলে গেছে যা কুরাশি একজন কুরাশ বংশের লোক আসলেন ফাতাগাউয়াতা ফিহা ওই পেশাব পায়খানা করে শেষ করলেন মিনহু তার মনের খেদের কারণে গোসার কারণে ওর ওয়ালে ওয়ালে পায়খানা মায়খানা সব ভরাই ডরাই দিয়ে শেষ ওয়াজাহাবা ফালাম্মা রা হা আবরাহাতাল আবরাহাতুল আশ্রম বেতিলকাল হাল ইস্তাশাতা লে যখন এই অবস্থা দেখলো কিভাবে জানলো কে এটা করছে হ্যাঁ ওইটাই প্রমাণ করে যে সে এখানে আগে ছিল এই কুরাইশি লোকটা এখানে ছিল যখন দেখছে পলায় গেছে তার মানে কি যদি পলায় যায় তার মানে মেকুস কালা হয় এই লোকটাই করছে তার জন্য ভয়ে বলাইছে তো যাই হোক সে কুরাইটা এটা পালিয়ে আসছে আর ও এবার রাগে ফুসছে আব্রাহা তারপরে বিশাল সৈন্য সামন্ত রেডি করে কাবাঘর ধ্বংসের জন্য এবং মক্কার লোকদের সাথে যুদ্ধ করার জন্য সে বের হলো ওয়াকায়নামা আহু সালাসাতা আশারা ফিলান তার কাছ তার সাথে কি ছিল তেরোটা তেরোটা কোনো বর্ণনাতে উনিশটা এসেছে এই বর্ণনায় শেখ এটা হলেন আবু বকর জাবের আল জাজাইরি যিনি মসজিদে নবী দীর্ঘদিনের শিক্ষক ছিলেন তফসিরের রাহিমাহুল্লাহ মনে হয় মারা গেছেন তো উনি বলছেন তার সাথে তেরোটা হাতি তার সাথে তেরোটা হাতি ছিল ওয়ামিমবাইনিহা ফিলুন ইউদু আ মাহমুদুন ওয়াহুয়া আকবর ওয়া এর মধ্যে একটা বিশাল হাতি ছিল তার নাম ছিল মাহমুদ তার নাম কি ছিল মাহমুদ وساروا ما وقف في وجهه حي من أحياء العرب إلا قاتلوه وهزموه حتى انتهوا إلى قرب مكة তারপরে ওইখান থেকে মেলা লোক তো ছিল যারা মক্কার ভক্ত ছিল মক্কা কাবাঘরের ভক্ত ছিল তারা কাবাঘরে আসতো এবং তখনও তারা এর প্রতি তাদের টান ছিল তখন তারা যখন জানতে পারলো যে আবরাহা তো কাবা ধ্বংস করতে যাচ্ছে তো আমাদের মনের টান এটা তো আমাদের মন এই কেবলা আমাদের পবিত্র স্থান এটা ভাঙতে যাচ্ছে তো তাকে বাধা দেই তো যার যা ছিল কিন্তু তাদের যেই হ্যাঁ, মানে প্রস্তুতি তাদের যে শক্তি সেটা আব্রাহার কাছে ছিল খুবই সামান্য সামান্য নগণ্য মানে ওয়ান থার্ড ওয়ান থার্ড নিয়ে মানে এই তিরিশ পার্সেন্ট নিয়ে কি একশো পার্সেন্টের মধ্যে ইয়ে করতে পারে প্রতিযোগিতা করতে পারে সবাইকে সে পরাজিত করছে বরং মেলা লোককে সে ধরে নিয়ে আসছে রাস্তা চিনি না তুই আয় আমার লগে রাস্তা চিনাইয়া দে এইভাবে জোর করে ধরে নিয়ে আসছে তো একজন তার মধ্যে ছিল যে যার সাথে আব্দুল মোত্তালেবের খুবই কি ছিল সম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তো আয়সা থামছে কোথায় মিনার অদূরে মিনা এবং মুজদালিফার মধ্যখানে একটা জায়গা আছে যেটাকে পরবর্তীতে নাম দেওয়া হয়েছে ওয়াদি মহাসির ওয়াদি মহাসির এই জায়গাতেই এসে সে থামলো থামার পরে ওইখানে কি ছিল আব্দুল মোতালেবের প্রায় দুই আড়াইশো উট ওই জায়গায় চড়তেছিল তো তার সেনাবাহিনীর লোকেরা ওই উটগুলো ধরে নিয়ে আসলো ধরে নিয়ে আসার পরে তখন আব্দুল মোত্তালিব এটা যখন শুনলেন আর তিনি হলেন সৈয়দ কুরাইশ কুরাইদের সর্দার নেতা তো উনি যখন আসলেন তখন ওই লোকের সাথে দেখা এবং দোভাষী হিসেবে সেই কাজ করছে তো বলছে ভাই কি করতে পারো আমার জন্য কই তোমার জন্য আমি কি করবো একজন আসির আমি একটা বন্দি মানুষ বন্দি মানুষ যখন ইচ্ছা সে মারা ফেলতে পারে আমি তোমার জন্য কিছুই করতে পারতেছি না ইল্লা তোমার বিষয়টা আমি তার কাছে খুব বড় করে পেশ করতে পারি যে কোরাইশের সর্দার ইত্যাদি যতটুকু করার আমি করব। তো করছে তো যখন ভিতরে গেছেন আব্দুল মোত্তালেব তখন আব্রাহ তাকে সম্মান করেছে সম্মান করেছে সে তার যে সিংহাসন সেখান থেকে নেমে এসে সিংহাসন তো আর দুটা ছিল না ওর জন্য একটাই ছিল তো ওইখান থেকে নেমে এসে নিচে আব্দুল মোত্তালেবের সাথে একসাথে বরাবর বসেছে যেহেতু উনি একজন কি নেতা সাইগিদ না সর্দার তো তার সাথে লেভেলটা ঠিক রেখে তিনি বসলেন বসার পরে কথাবার্তা হলো তো উনি বললেন যে আপনি কি আপনার জন্য কি করতে পারি বা আপনি কি চান বা কিছু বলছে আমি শুনেছি যে আপনার লোকেরা আমার দুই আড়াইশো উঠছিল এটি ধরে নিয়েছে তো আপনি একটু আমার উঠগুলো ছেড়ে দেওয়ার জন্য বলেন তখন আব্রাহা আশ্চর্য হয়ে গেছে উনি বলছেন আব্রাহা বলছে যে আমি তো মনে করেছিলাম যে আপনি কাবাঘর যেটা আপনার দিন ধর্ম সেটা আমি ভাঙ্গার জন্য এসেছি সে ব্যাপারে আমাকে কিছু কথা বলবেন আপনি সেটা না বলে আপনার উটের ব্যাপারে বলতে এসেছেন তখন উনি বললেন যে দেখো আমি হলাম উটের মালিক এজন্য আমি উট সম্পর্কে বলতে এসেছি তোমার কাছে আর কাবাঘরের মালিক হলেন মোহান রব্বুল আলমিন তিনি তোমার কাছ থেকে সেটা রক্ষা করবেন তিনি তোমার কাছ থেকে সেটা রক্ষা করবেন তোমার যে সৈন্য সামন্ত এই বিশাল সৈন্য সামন্ত নিয়ে আমাদের তোমার সাথে যুদ্ধ করার ক্ষমতা নেই আল্লাহ তোমাকে এই তার ঘরকে হেফাজত করলে করবেন নাহলে সেটা আল্লাহর ব্যাপার কিন্তু উটের ব্যাপার আমার আমি রব্বুল আনা রব্বুল এবিল আমি উটের মালিক আমি উঠ চাইতে আসি বললেন যে যাও একে উট দিয়ে দাও উটগুলো নিয়ে ফিরে গেলেন আপনার আব্দুল মোত্তালেব এবং তার কমকে বললেন যে দেখো তারা বিশাল সৈন্য সামন্ত নিয়ে এসেছে এখন আমাদের কোনো উপায় নেই ইজ্জত যদি বাঁচাতে চাও তাহলে তোমাদের মোটামুটি যা ছাগল মাগল উঠ যা আছে এগুলো নিয়ে এবং মালটাল যা আছে এগুলো নিয়ে তোমরা পাহাড়ের পাদদেশে আশ্রয় গ্রহণ করো ও এখন এখানে আসলে আমরা যদি তার প্রতিরোধ করতে চাই আর পারবো না আমরা আমাদের ইজ্জত হানি হবে মহিলাদের পাকড়াও করবে ধর্ষণ হবে কি হবে না হবে আমরা এগুলো চাই না আমরা পাহাড়ে পাহাড়ে চলে যাই আল্লাহর কাছে দোয়া করি তো তারা পাহাড়ে পাহাড়ে চলে গেলেন তারপরে এখান থেকেই তখন তারা আবারও রওনা হওয়ার জন্য প্রস্তুত যখন হচ্ছে এই জায়গাটা হলো আপনার মিনা মুজদালেফার মধ্যখানে এবং হারামের বাইরের এরিয়া এটা ঠিক আছে এবং এইখানে হজের সময়ের একটা সুন্নাত হলো এখানে দ্রুত চলা এখানে দ্রুত চলা এই জায়গাটার পরিমাণ হলো দুই কিলোমিটার জায়গাটার পরিমাণ দুই কিলোমিটার এবং তার প্রশস্ততা হচ্ছে বিশ মিটারের মতো বিশ মিটার প্রশস্ত এবং দুই কিলোমিটার রাস্তা এই জায়গাতে তারা সেখানে ছিল আর ওইখানে কি হলো মহান রব্বুল আলমিন তখন আবাবিল আমরা বলি আবাবিল পাখি আসলে আবাবিল পাখি নয় আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে ছোট পাখি প্রেরণ করলেন যাদের প্রত্যেকের পায়ে এবং ঠোঁটে ঠোঁটে একটি এবং দুই পায়ে দুটি মোট তিনটি কঙ্কর ছিল আর কঙ্করগুলো ছিল আপনার ডাইলের চাইতে একটু বড় আর হ্যামস অর্থাৎ বাদাম যে আছে বাদামের চাইতে একটু ছোট খুব বড় জিনিস নাকি বাদামই তো ছোট তো এত ছোট ছোট জিনিস তাদের কাছে ছিল মুখে একটা পায়ে দু পায়ে দুটা তো এগুলো আসলো কোন দিক দিয়ে জানেন ওই সাগর কোন দিকে যেন আছে মনে হয় জেদ্দার ওই সাইড তো ওই সাইড দিয়ে এগুলো উড়ে আসছে এবং ওই পাহাড়ের পাদদেশে যে কুরাইশরা আশ্রয় নিয়েছে তারাই পাখিগুলো দেখতে পাচ্ছে ওরা মনে করলো মনে হয় মেঘমালা বা কিছু পরবর্তীতে দেখছে যে আসলে এগুলো মেঘমালা নয় এগুলো পাখি ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহর আজাব চলে আসছে এবং প্রত্যেকটা পাখি প্রত্যেকটা পাখি তাদের এই ইয়াগুলো দিয়ে কঙ্করগুলো দিয়ে নিক্ষেপ করছিল ওই সৈন্য সামন্তের উপরে আর এইদিকে তার আগেই আব্রাহা ওই হাতিগুলোকে নিয়ে যখন কাবার দিকে যায় তো কাবার দিকে আর যায় না হাতি কাবামুখে আর হাঁটে না ডানে বামে পিছনে সব দিকে যায় কিন্তু সামনে মাফিরু সামনে যায় না তো এইভাবেই তাদের কিছুক্ষণ চলতে থাকলো তারা জোরপূর্বক নিয়ে যেতে চাইলো আর হঠাৎ করে আল্লাহর এই লাহি গজব আল্লাহর এই আজাব ওই যে বললাম যে হজের সময় দ্রুত চলা কেন কারণ এটা আজাবের স্থান তাই দ্রুত চলতে হয়ে চলেছেন রসুলাম ওমর রাজিলাম দ্রুত চলেছেন আমাদেরও দ্রুত চলা উচিত তো সে যাই হোক সেখানে ওই হঠাৎ করে যখন এই পাখিগুলো আল্লাহর আজাব চলে আসলো তিনটি করে কঙ্কর নিয়ে ওদের উপরে যেখানে ফেলেছে তাদের সেই গোস্ত ছিঁড়ে যেদিক দিয়ে গেছে গোস্ত নিয়ে গেছে এবং গোস্তের জলন ধরিয়ে দিয়েছে পচন ধরিয়ে দিয়েছে এইভাবে দেখা গেল যখন ওই হাতিগুলোর উপরে কঙ্কর নিক্ষিপ্ত হলো তখন হাতিগুলো পাগলের মতো দিক বিদিক ছুটতে শুরু করলো হাতির পায়ে পদপিষ্ট হয়ে অসংখ্য লোক মারা গেল এবং তারা নিশ্চিন্ন হয়ে গেল আব্রাহা সে পালিয়ে গিয়েছিল অনেক দূর কিন্তু তাকেও এই কঙ্কর পৌঁছেছিল এবং বলা হয়েছে এখানে যেটা উনি বলেছেন যে সে রাস্তায় গিয়ে দূরে রাস্তায় গিয়ে সেখানে সে মরে যায় তো এইভাবে হস্তি বাহিনীকে আল্লাহ তালা কী করলেন ধ্বংস করলেন এই ঘটনা কখন ঘটেছিল রসুল সাল্লামের জন্মের মাত্র পঞ্চাশ দিন পূর্বে মাত্র পঞ্চাশ দিন পূর্বে আল্লাহ এলাহি গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন আব্রাহার বিশাল সৈন্যবহরকে এবং তার গোষ্ঠী সুদ্ধা ধ্বংস করে দিয়েছিলেন অথচ কুরাইশরা ছিল মূর্তি পূজক ওরা ছিল আহলে কিতাব তখনকার সময়ে ওরাই হকের কাছাকাছি ছিল কিছু কিতাব কিতাবের কিছু তো তার কাছে ছিল আর কুরাইশরা তো সবাই মূর্তি পূজা করছিল আল্লাহর সাথে ডাইরেক্ট শেরিক করছিল ওরা ওরা তো মানে উল্টো ব্যাখ্যা টাক্কা করে কিছু পরিবর্তন করে মানছিল তাহলে কেন মহান রব্বুল আলমিন কুরাইশকে রক্ষা করলেন কেন মোহন রব্বুল কা হ্যাঁ, এই কুরাইশদেরকেই বাঁচালেন আর ওদেরকে ধ্বংস করলেন এটাই পূর্বাভাস দেয় যে এই কাবা ঘরেই আল্লাহ তালা এই কেন্দ্রিক কোনো এক মহান ব্যক্তিকে কি করবেন পাঠাবেন যার দ্বারা ইসলামকে তিনি আবারও পুনর্জীবিত করবেন আবারও নতুন করে ইসলামকে তাকে বীজ বপন করবেন যেটা যুগে যুগে তিনি রসুল পাঠিয়েছিলেন যেই উদ্দেশ্যে তো রসুল সাল্লাহ আলি সাল্লামকে এই আল্লাহ তালা পাঠিয়েছিলেন এই ঘটনার মাত্র পঞ্চাশ দিন পরেই তার জন্ম হয়েছিল তখন মোহান আলামিন আলমিন ওই ঘটনাকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন মোহাম্মদ কবি আপনি কি দেখেননি যে আল্লাহ তালা ফিল হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছেন ঘস্তি বাহিনীর কাছে তো সেটা কিছুই না ও তো বলেই দিয়েছিল আব্দুল মুতালেব যে আমরা আপনার সাথে পারবো না এই পাহাড়ে গিয়েছি পাই গিয়ে লুকাইছিল তো সে এরা কি এখন তোমার সাথে যে বাড়াবাড়ি করছে আমি তো সেই আল্লাহ যে আল্লাহ আব্রাহাকে ধ্বংস করেছিলাম এরা কি হ্যাঁ এই ভয়টা হয় না এদের যে যে কোনো মুহূর্তে আমি ওদেরকে ধ্বংস করে দিতে পারি এই আল্লাহর মহিমা মহত্ব বড়ত্ব তাদেরকে দেখানোর জন্য মহান রব্বুল আলমিন কি করলেন তাদেরকে এই সুরাটি নাজিল করে তাদেরকে জানিয়ে দিতে বললেন আলাম তারকাই ফাফা আলা রব্বুকা বিআসহাবিল ফিল আপনি কি দেখেননি যে আপনার রব অস্থি বাহিনীর সাথে কেমন আচরণ করেছেন আলাম ইয়াজ আল কাইদাহুম ফিতাদলিল আল্লাহ তাদের চক্রান্ত কিসের চক্রান্ত কাবাঘর ধ্বংসের চক্রান্ত কি কি ফিতাদলিল বাতিল নস্বাত করে দেন নাই ও আর সালা আলাইহিম এবং প্রেরণ করেছিলেন তাদের উপরে তৈরান মানে পাখি আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে যাকে যাকে আজাবের পাখি তাদের কাছে তিনটা করে কি ছিল কঙ্কর ছিল তার মিহিম যেই পাখিগুলো নিক্ষেপ করেছিল তিন মানে কঙ্কর মিন সিজ্জিল সিজ্জিল বলা হয় কাদামাটিকে এটাকে সেনে তারপরে পড়িয়ে পোড়ানোর পরে যে মাটিটা তৈরি হয় এরকম শক্ত জাতীয় জিনিসকে সিজিল বলা হয় তো কাদামাটির শক্ত আপনার থেকে তৈরি শক্ত পাথর তাদের প্রতি নিক্ষেপ করছিল ফাজা আলাহুম কাসফিম মাকুল অতপর আল্লাহ করে দিলেন এদেরকে কাসফিন হ্যাঁ, মাকুল চর্বিত চর চর্বেন নাই অর্থাৎ এই যে গরু ছাগল খা যে ইয়া খায় ঘাস খায় অথবা হ্যাঁ, খড় খায় খড় খাওয়ার পরে এটাকে কি করে দেয় চিবিয়ে শেষ করে দেয় না চর্বিত চব্য বলছে এটা খেয়ে ভালো বাংলা ভাষায় চর্বিত চব্যের নাই করে দিলেন অর্থাৎ চিবায় চিবায় যেই হ্যাঁ, শেষ করে দেয় ওই রকম ওরাও নিঃশেষ হয়ে গিয়েছিল তো এইখান থেকে মহান রব্বুল আলামিন জানিয়ে দিতে চাইলেন তাসলিয়াত রসুলিল্লাহি সাল্লা সাল্লাম আম্মা ইয়ালির ইউলাকিহি মিন জুলমে কুফারে কুরাইশ কুরাইশরা তুমি তোমরা মোহাম্মদ সাল্লামকে যেই জুলুম অত্যাচার করছো রসুল সাল্লা সাল্লাম এই ঘটনাটা স্মরণ করিয়ে দিয়ে মোহানরব্বুল আলমী রসুল এই ঘটনাটা স্মরণ করিয়ে দিয়ে রাসুলকে সান্ত্বনা দিলেন যে অপেক্ষা করুন সময় হলে আমি এদেরকেও ধ্বংস করতে সক্ষম দুই নাম্বার কুরাইশদেরকে আল্লাহ তালা ভীতিস্বরূপে ঘটনা স্মরণ করিয়ে দিয়েছেন হ্যাঁ রসুল রসুলের জন্য এটা কি সান্ত্বনা আর কুরাইশের জন্য ভয় ভীতিস্বরূপ তারপরে মহান রব্বুল আলমিন এর মহান এই ক্ষমতা আল্লাহ তালা এই সুরার মাধ্যমে জানাতে চেয়েছেন এবং আল্লাহ তালা এটাও জানাতে চেয়েছেন যে যে কোনো মুহূর্তে কুরাইশরা হোক অথবা যে কোনো জালেম জাতি হোক আমি তাদেরকে গ্রেফতার করতে পারি আজাব দিয়ে ধ্বংস করতে পারি তাই আসুন আমরা যেন আল্লাহর দিনের পথে চলি আল্লাহর দিনের বিরোধিতা না করি এতে দুনিয়াতেও সুখে থাকবেন ইনশাআল্লাহ আর পরকালেও আপনাদের জন্য জান্নাত হবে আল্লাহ তালা যেন আমাদেরকে সুরাতুল ফিল থেকে শিক্ষা গ্রহণ করে অহংকার এবং আল্লাহ দ্রোহিতা ইসলাম দ্রোহিতা থেকে বাঁচিয়ে রাখেন আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদেরকে সঠিক ইসলামের দিশা দান করেন আল্লাহ আমিন এবং মোহানরবুল্লা আলমিন যেন আমাদেরকে হকের উপর কায়েম রাখেন আমিন ওয়াখির উদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সাল الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته الخير محلاك يا جو العين محلاك يا جو العين